সরো সরো সরো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার স্মাইল দেখে প্রবাবলি আপনারা বুঝতে পারতেছেন যে আমি অনেক অনেক অনেক খুশি যাই হোক আজকে আমার আসলে অনেক খুশি একটা দিন লিখে আলি সরত এই যে আবার ফেসবুক থেকে রিমুনারেশনের টাকা এটা হচ্ছে আমার মনিটাইজেশনের টাকা এতদিন আমি ভাবতাম আমার ফেসবুকে যা ডলার জমে সব মাইনাস হয়ে যায় আমি ফেসবুক থেকে হয়তো কখনো টাকা তুলতে পারবো না বাট এটা যে একটা মানুষ এত জ্বালাইতে পারে যদিও কুত্তা শোন না বাবা মানে এটা যে আমি কখনো তুলতে পারবো আমি খরচ করতে পারবো মানে এটা আমার ধারণা বাইরে ছিল হ্যালিস যাই হোক আমি আজকে অনেক খুশি অ্যালিস আর এই হচ্ছে আমার রিমিনেশনের টাকা আমার মানে আমি তো ইউটিউবেরটা তুলি না ইউটিউবেরটা জমতেছে ওটা হচ্ছে আমি যখন উইথড্র করব তখনই আমার অ্যাকাউন্টে আসবে আদারওয়াইজ আসবে না তো ইউটিউবের টাকাটা ডলারগুলো আমি কখনো কনভার্ট এখনও কনভার্ট করি নাই আমার অ্যাকাউন্টে বাট ফেসবুকেটা হচ্ছে প্রত্যেক মাসের শুরুতে এমনি এমনি চলে আসে তো আমি আসলে অনেক হ্যাপি আমি কি বলবো আমার কি হয়েছে আমি হচ্ছে মানে আজকে একটা ভিডিও দিয়েছিলাম বলে যে আমি আমি কিন্তু একটু আগে বাসায় আসছি বাসায় এসে জাস্ট চেঞ্জ করে আমি ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি তো আমি হচ্ছে ভিডিও দিয়েছি ওই ভিডিওতে বললাম hey everyone I am so happy because আমি ফেসবুক থেকে ইয়া পাইছি টাকা পাইছি এই সেই বলে একটা ভিডিও দিছি আম্মু ভিডিওটা দেখেছে আম্মু দেখে বলে যে কয় লাখ টাকা পাইছ আই ওয়াজ লাইক আম্মু তুমি এটা কী বলতেছো আমি কয়েক লাখ টাকা পেয়েছি যদিও এটা আমার কাছে লাখ টাকারই আনন্দের মতো yes I am very happy today আমার এক্সপেকটেশনের বাহিরে ছিল আমি এর জন্য অনেক বেশি happy I am very happy actually আমি কি বলবো আমি অনেক বেশি খুশি সবাইকে অনেক অনেক অনেক থ্যাংকস আমাকে এত এত সাপোর্ট করার জন্য আমি এই যে এই যন্ত্রণাগুলো নিয়ে আমি বাসায় বসবাস করি যেই কারণে আম্মু আমার বাসায় একদমই আসতে চায় না আম্মু বলে আমার বাসায় আসলেই নাকি তার নাকে একটা স্মেল লাগে যেটা তার বিরক্ত লাগে বাই দ্য ওয়ে আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ আমি অনেক বেশি হ্যাপি অ্যান্ড আমি আসলে কি বলবো এত পরিমাণে হ্যাপি আমার মানে আসলে মানে আমি আমি জাস্ট বিশ হাজার টাকা পেয়েছি আমার মনে হচ্ছে যে আমি বিশ লাখ টাকা পেয়ে গেছি মানে আমার কাছে এত আনন্দ লাগতেছে যদিও এটা অনেক ছোট একটা অ্যামাউন্ট বাট আমার কাছে মানে right now it's a big deal because আমার ফেসবুক থেকে পাইছি ক্যান ইউ ইভেন ইমাজিন আমার একটা বিজনেস আছে যেটা পুরাই রান হয় একদম ফেসবুকের উপরে ডিপেন্ডেবল আমার বিজনেসটা রাইট নাও ওটা হচ্ছে উইগের বিজনেস ছেলেদের অল্প উইক কালেকশন uh, থাকে মেয়েদের অনেক বেশি কালেকশন থাকে আর মানে আলহামদুলিল্লাহ আমার বিজনেসটা নিয়ে আমি অনেক সাকসেসফুল বাট আমি আসলে কি বলবো আমি আসলে অনেক অনেক অনেক হ্যাপি আজকে আর আমি কুড়িগ্রামের ব্লগটা ইনশাল্লাহ কালকে আপলোড করে দিব সবাই অবশ্যই দেখবেন আমার জন্য অনেক দোয়া করবেন আজ ইউজাল আল্লাহ হাফিজ টারা বিকজ এরা আমাকে অনেক জ্বালাচ্ছে আমি আর কন্টিনিউ করতে পারবো না আরে সরো তুমি ভাবে আমাদেরকে মারো এই যে তিনজন এই তিনজনের হচ্ছে আমার বাসার মেম্বার ওকে সবাই টাটা দো টাটা